উড়ে গৌরী বুড়ের চেংড়ি গুলা দাঁড়ে কলো জোতে মোবাইল ফোনটা হাততে নিয়া কম ঢুলিয়া হাটে ওরে তোমার জন্যে বসিয়া থাকো রাস্তার ওই মোড়ে মনের কথা কবার সা চেংড়িও না শোনে মনের কথা কবার সা চেংড়িও না শোনে উড়ে বাড়ি থাকি আইসে কয়া কলেজের কথা কয়া ফিল্ডি মারে পার্ক বসিয়া উড়ে বাড়ি থাকি আইসে কয়া কলেজের কথা কয়া ফিল্ডি মারে পার্ক বসিয়া ওরে আয়রে বন্ধু আসিয়া বগলতে বসিয়া মনের কথা যার তুই কয়া ওরে আয়রে বন্ধু আসিয়া বগলতে বসিয়া মনের কথা যার তুই কয়া পুরে গৌরীপুরের চেংড়ি গুলা যায় রে কল জোতে মোবাইল ফোনটা হাততে নিয়া কম ঢুলিয়া হাটে ওরে তোমার জন্যে বসিয়া থাকো রাস্তার ওই মোড়ে মনের কথা কবার চেংড়িও মনের কথা কবার চেঙ্গিও না শোনে ওরে বন্ধুরে তুই আসিয়া আগের কথা ভুলিয়া মনের কথা কনা ভুলিয়া ওরে বন্ধুরে তুই আসিয়া আগের কথা ভুলিয়া মনের কথা কনা ভুলিয়া ওরে তুই যদি না কোজ কথা মুই পাই মনে ব্যথা তোকে সারা জীবনটায় গেলা போட்டாய கே জন্যে বসিয়ে থাকো রাস্তার ওই মোড়ে মনের কথা কবার চেঙ্গিও না শোনে মনের কথা কবার চেঙ্গিও না শোনে মনের কথা কবার চেঙ্গিও না শোনে মনের কথা কবার চেঙ্গিও না শোনে